হ্যালো রহিম সাহেব হ্যাঁ অনেক দিন ধরে তো আপনাকে ফোন দিচ্ছি আমার কাজটা কি হলো হ্যাঁ আপনার কাজ কিন্তু হয়ে গেছে ভাই হয়ে গেছে জি হয়ে গেছে আমারটা জি জি এই একটু একটু একটু হুম একটু দাঁড়ান হ্যাঁ, মতিন মতিন এই মতিন জলদি আয় জি আব্বা বলেন এই একটা কাগজ আর কলম নিয়ে আয় তো জলদি যা তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় আনতেছি আনতেছি এখনই আনতেছি সাহেব একটু একটু একটু একটু অপেক্ষা করতে হবে কি রে মতি এতক্ষণ সময় লাগেনি একটা কাগজ কলম আনতে রহিম সাহেব একটু একটু একটু একটু না কিছু হয় না কিছু হয় একটু একটু একটু বাচ্চা হন একটু একটু Bruh. أبا అబ్బా అయినా ఎట్లా కాగోసారి కులం ఉంది షోమ్ ఇలాగే بيض ايش هذا ايش هذا اكيد هذا بالي بالي ليش؟ আটাত্তর সাতচল্লিশ মানে রবি সাহেব আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ মানে আমি তো এটাই না বা প্লিজ প্লিজ প্লিজ আমাদের এরপর থেকে কলম মানুষকে দেওয়ার সময় অবশ্যই নিজে একবার টেস্ট করে নেবেন আর আপনার আব্বা হইলে কিন্তু ভুলে দুই চারটা মাইরও হইতে পারেন so be careful on that আর আপনাদের সবার সাথে একটা এক্সাইটিং নিউজ শেয়ার করতে চাই আমরা দেশের বাইরে থেকে অনেকেই বাংলাদেশে টাকা পাঠাই মানে অনেকের আত্মীয় স্বজন বা পরিবারের অনেক সদস্যরা দেশের বাইরে থাকে তো টাকা পাঠানোর সময় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে টাকাটা পাঠানো হয় সেই টাকাটা আমাদের কাছে আসে না অনেক সময় টাকা আটকে যায় আর হিডেন এত আজে বাজে চার্জ কেটে রাখা হয় সো আলটিমেটলি যে টাকাটা আপনারা পাঠাতে যেতেছেন সেই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি রিসিভারের কাছে যায় না তো এই ধরনের সব জটিল সমস্যার একটা ইজি সমাধান হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ইউকে ইউএসএ কানাডা এবং ইউরোপ থেকে সরাসরি বাংলাদেশে বিকাশে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন পুরোপুরি ফ্রি অফ কস্ট মানে কোনো হিডেন চার্জ নাই এবং আপনারা খুব ভালো এক্সচেঞ্জ রেটও পাচ্ছেন এর সাথে আর তার সাথে যদি আমার এই ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া যে লিঙ্কটা আছে এখান থেকে অ্যাপটা ডাউনলোড করেন এবং পাঠানোর সময় আপনারা কেজিপি এই কোডটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা যাকে পাঠাচ্ছেন টাকা সে এক্সট্রা আরও দশ ক্রেডিট পেয়ে যাচ্ছে দ্যাট মিনস আপনি যদি তাকে একশো ডলার পাঠান সে কিন্তু পাচ্ছে একশো দশ ডলার আর যদি কাউকে পাঠানোর মতো লোকজন না পান আমাকে পাঠিয়ে দিতে পারেন এনিওয়েজ গাইস ডাউনলোড করার জন্য সিম্পলি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের এই জায়গাগুলোর উপরে চেক করে নেন এখানে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে ফেলেন ইনস্টল করে ফেলেন যাকে টাকা পাঠাবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশে সরাসরি টাকা পাঠিয়ে দেন ফ্রি অফ কস্ট এবং খুবই easily instantly so thank you every for watching ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে টিল দেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম